নমস্কার প্রিয় দর্শক আপনারা তো জানেন যে সনাতন ধর্মকে বৈজ্ঞানিক ধর্ম বলা হয় কিন্তু আপনারা কি এর পেছনের কারণটি জানেন না জানলে অবশ্যই ভিডিওটি সম্পন্ন দেখুন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু সনাতনী রীতি সম্পর্কে বলবো যার পেছনে রয়েছে গভীর বিজ্ঞান আর বিজ্ঞানীরাও এখন মেনে নিয়েছে যে সনাতন শাস্ত্রে বিভিন্ন আশ্চর্যজনক তথ্য রয়েছে তাহলে চলুন শুরু করা যাক কিন্তু তার পূর্বে যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কর্মযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন নমস্কার এক ঘন্টা বাজানো পূজায় ঘন্টা বাজানো অনিবার্য সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস অনুসারে ঘণ্টা বাজানোর ফলে প্রার্থনা ঈশ্বরের নিকট সহজেই পৌঁছায় এবং ঘণ্টার শব্দ শুভ ভাবেরও প্রতীক কিন্তু এর পেছনে রয়েছে একটি চমৎকার বিজ্ঞান এর পেছনের বৈজ্ঞানিক কারণটি হল যখন ঘণ্টা বাজানো হয় তখন বায়ুতে এক ধরনের কম্পনের সৃষ্টি হয় যা অনেক দূর পর্যন্ত পৌঁছাতে সক্ষম এবং এতে উপস্থিত সমস্ত ব্যাকটেরিয়া ভাইরাস ও অনুজীব ইত্যাদি ধ্বংস হয়ে যায় ফলে পরিবেশ বিশুদ্ধ হয়ে যায় এছাড়াও বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে ঘন্টার উপস্থিতি খুবই আবশ্যক কারণ মানা হয় যে যে বাড়িতে ঘন্টা থাকে সেই বাড়ি সর্বদা নেতিবাচক শক্তি থেকে দূরে থাকে এই কারণেই আমরা দেখতে পাই বিভিন্ন দরজা ও জানালার ডেকোরেশনেও উইন টাইম এর ব্যবহার করা হয় যার ফলে নেতিবাচক শক্তির প্রভাব কেটে যায় কারণ নেতিবাচক শক্তিগুলি সমৃদ্ধির দরজা বন্ধ করে দেয় এছাড়াও মানা হয়ে থাকে যে ঘণ্টার ধ্বনি মন মস্তিষ্ক এবং শরীরকে বিশ্রাম ও শান্তি প্রদান করে এবং মনের মধ্যে ভক্তিভাব জাগিয়ে তুলতেও সাহায্য করে এবং ঘন্টা বাজানোর ফলে মানুষ ইতিবাচক শক্তি অনুভব করে দুই শঙ্খ বাজানো সনাতন ধর্মে পুজোর সময় শঙ্খ বাজানোকে শুভ বলে মনে করা হয় এবং মানা হয় যে এর ফলে অশুভ শক্তির প্রভাব কেটে যায় মন্দিরেও শঙ্খ বাজাতে দেখা যায় কিন্তু এর পেছনের বৈজ্ঞানিক কারণটি হল সংখ্যে অধিক সময় ধরে ফু দেওয়ার ফলে ফুসফুস এবং শ্বাসযন্ত্র শক্তিশালী হয়ে ওঠে এবং শ্বাসযন্ত্রের রোগ দূর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় এছাড়াও সংখ্যের শব্দ তরঙ্গ যতদূর পর্যন্ত পৌঁছায় সেখানে বায়ুর অণুসমূহ কম্পনের ফলে বায়ুতে উপস্থিত বিভিন্ন জীবাণুও ধ্বংস হয়ে যায় বার্লিনে হাম্বোল্ড বিশ্ববিদ্যালয়ে এই শঙ্খধ্বনি নিয়ে একটি গবেষণাও করা হয়েছিল এনাদের মতে বায়ুমণ্ডলে উপস্থিত ব্যাকটেরিয়া এবং অন্যান্য ক্ষতিকারক জীবাণু ধ্বংস করার জন্য শঙ্খের শব্দ তরঙ্গই সেরা মাধ্যম এছাড়াও শঙ্খে জলও রাখা হয় এবং পুজোর সময় ভক্তদের উপর সেই জল ছিটিয়ে দেওয়া হয় এর পেছনেও রয়েছে বিজ্ঞান এর কারণ হল শঙ্খের মধ্যে রয়েছে ফসফরাস সালফার এবং ক্যালসিয়াম এতে জল রাখার ফলে এইসব মৌলের প্রভাব সেই জলেও চলে আসে এই জল পান করা বা ছিটিয়ে দেওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তিন প্রদীপ জ্বালানো পূজার সময় অগ্নির গুরুত্ব সর্বাধিক বেদে অগ্নিকে প্রত্যক্ষ দেবতা স্বরূপ বলা হয়েছে পুজোর সময় ঘিয়ের প্রদীপ জ্বালানোর গুরুত্ব অনেক বিজ্ঞানীদের মতে ঘিতে এমন কিছু বৈশিষ্ট্য পাওয়া যায় যা জীবাণু ধ্বংস করে এবং পরিবেশকেও বিশুদ্ধ ও দূষণমুক্ত করে আগুনের মাধ্যমে যে কোনো জিনিস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে প্রদীপের মাধ্যমে বায়ুমণ্ডলে এই ঘি ছড়িয়ে পড়ে যা পরিবেশ বিশুদ্ধকরণে খুবই উপকারী চার তিলক প্রিয় দর্শক আপনি তো কখনো না কখনো কাউকে না কাউকে তিলক পড়তে অবশ্যই দেখেছেন কিন্তু আপনি কি জানেন এর কারণটা কি সাধারণত পূজার সময় কপালে হলুদ চন্দন ইত্যাদি তিলক লাগানো হয় বিজ্ঞানীরা বলেছেন তিলক লাগানোর সাথে মনতাত্ত্বিক প্রভাব রয়েছে এটি একজন ব্যক্তিকে ইতিবাচক এবং আত্মবিশ্বাসী বোধ করায় মস্তিষ্কে স্যারাটোনিন এবং বিটা অ্যান্ডোরফিনের নিঃসরণ তিলকের দ্বারাই নিয়ন্ত্রিত হয় কপালে চন্দনের তিলক দেওয়ার ফলে চন্দনের তিলক মস্তিষ্কে শীতলতা প্রদান করে এছাড়াও তিলক দেওয়ার ফলে ধৈর্য শক্তি বৃদ্ধি হয় মন শান্ত থাকে এবং মনের একাগ্রতা বৃদ্ধি পায় এবং মন উৎসাহে ভরপুর থাকে তিলক মানসিক রোগকেও দূরে রাখে হলুদের তিলক লাগালে এতে উপস্থিত অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বককে রোগমুক্ত করে পাঁচ কর্পূর পোড়ানো অশুভ শক্তির প্রভাব ধ্বংস করার উদ্দেশ্যে সনাতন ধর্মে কর্পূর পোড়ানো হয় কিন্তু এর পেছনেও একটি বৈজ্ঞানিক কারণ রয়েছে এর পেছনের বিজ্ঞানটি হল কর্পূর পোড়ানোর ফলে কর্পূরের মধ্যে থাকা রাসায়নিক পদার্থ বায়ুমণ্ডলকে বিশুদ্ধ করে তোলে এর সাথে বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন জীবাণুও ধ্বংস হয় কফ ঘাড়ের ব্যথা বাত এবং মাংসপেশির বিভিন্ন রোগও কর্পূর দ্বারা ধ্বংস হয় প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার